আসসালামু আলাইকুম রহমতুল্লাহ this is Rezwan one again from SEGi college Subang Jaya আজকে সেগি কলেজ সুবাংজয়া আছি আপনাদের সাথে আমাদের সাথে আছে একদল বাংলাদেশি স্টুডেন্ট যারা এখানে diploma hotel management diploma restaurant management করছে এবং তারা আজকে একটা অ্যাক্টিভিটিস আছে ফুড প্রোডাকশনের ঈদ পরবর্তীতে তারা কিছু রান্নাবাড়া করেছে বাংলাদেশি ট্র্যাডিশনাল ফুড এবং সেগুলো মালয়েশিয়ান স্টুডেন্টদের এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে সার্ভ করছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে তারা কি কি আজকে প্রিপেয়ার করেছেন এবং পরবর্তীতে আমরা যদি বাংলাদেশি কোনো খাবার মালয়েশিয়া থেকে নিতে চাই ওদের কাছ থেকে নেওয়া যাবে কেনা বিস্তারিত সে আপনাদের সাথে এবং তাদের সাথে পরিচয় করে দিব আমি এক এক করে সকলের সাথে পরিচয় করে দিব প্রথমেই আমাদের যে আছেন আসসালামু আলাইকুম আমি কস্তরি কামাল আমি সেলি কলেজ সুবাগজায়া জানুয়ারি দু হাজার বিশের স্টুডেন্ট আমার অলমোস্ট শেষ আমার জাস্ট ইন্টার্নশিপ চলছে কেএফসিতে এবং তার পাশাপাশি আমাদের কিছু প্র্যাকটিক্যাল ক্লাস করোনার কারণে হচ্ছে আমরা করতে পারিনি সেগুলো এখন আমাদের টিচার্সদের হেল্প নিয়ে আমরা এখানে করতেছি ওকে প্রোগ্রাম আর আমি হচ্ছে রেস্টুরেন্ট ডিপ্লোমা ইন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে আছি ওকে ধন্যবাদ ওকে এরপরে যে আছে আসসালামু আলাইকুম আমার নাম আহমেদ আলী আমি মালয়েশিয়াতে সিগি সুবং জায়গাতে পড়তেছি এখানে আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট আর আমি ফার্স্ট ইয়ার তো আমরা কিছু আইটেম আজকে রেডি করেছি এখানে প্র্যাকটিক্যাল হিসাবে যেহেতু আমরা এখানে পড়তেছি আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক খুবই দরকার ওকে ধন্যবাদ ধন্যবাদ ওদের সাথে পরিচয় হয়ে নিলাম আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের লেকচারের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম how are you sir okay আন সালামাত রায়া Okay, okay, thank you. Okay, sir, uh, could you please uh, introduce yourself? All right, uh, I just want uh, to introduce myself. My name is Mr. Akmal Hafiz. I was a program leader for School of Hospitality and Tourism, which we have uh, about four program years. We have a certificate program, we have a diploma program, we have diploma in hotel management, we have a diploma in restaurant management, and even we have a degree program here or with the collaboration with University of Sutherland. We have a HTMI also under our dual award diploma in hotel management. Today, I want to share with you what are the things that we have okay. for the students uh, studying with us. Okay, okay, here, I want to share with you, we have a hospitality and tourism cafe. Okay, this section, we help students to find their extra pocket money. Okay, Not only okay. that, we teach them how to sell the food here. Uh, not only prepare, we are preparing the area for them to prepare the food and sell the food. Okay, so this is the opportunity for the student. Not only learning, you also know how to learn to make a small businesses. Oh, okay, good, good, okay, good. With that, with the amount of money that you sell, maybe the, about the profit that you have, you can use that one to fund your study. You can use that one for you to less burden your family to find your extra pocket money for the expenses. Okay, I hope you can come and join us and see and enjoy the environment here. Okay thank you sir thank you for your information okay sir যেটা বললেন যে এখানে হসপিটালিটি ফ্যাকাল্টির একটা কর্নার এখানে diploma in hotel management diploma in restaurant management culinary art এবং bachelor in international tourism and hospitality ম্যানেজমেন্টের স্টুডেন্ট এখানে প্র্যাকটিক্যাল করে থাকে প্র্যাকটিক্যালের জন্য যদিও অনেক বড় রেস্টুরেন্ট আছে আর এখানে আমাদের কলেজের গেটের সামনেই তারা নিয়মিতই তাদের ক্রিয়েটিভিটি উপস্থাপন করে এবং এখানে তারা কিছু বিজনেস কিভাবে ব্যবসা দাঁড় করানো যায় সেটার প্র্যাকটিস করে স্যার যেটা বললেন আজকে আমাদের সাথে আছেন আমাদের বাংলাদেশি কমিউনিটি যাদের পরিচয় আপনারা শুনলেন ওদের কাছ থেকে আমরা এবার জেনে নিব আজকে কি কি তারা এখানে আয়োজন করেছে আচ্ছা তোমরা যদি একটু বলতা তোমরা আজকে এখানে কি কি করছো আমরা ঈদ বা বিয়ে সব সব কিছুতে আমরা ফিরনিটা খেতে অনেক পছন্দ করি যার কারণে আমরা আজকে চুজ করেছি ফিরনি চেষ্টা করেছি মানে ট্র্যাডিশনাল ওয়েতে বানানোর ওকে এবং সবাই পছন্দ করছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিচার্সরা অনেক সাপোর্ট দিয়েছে এবং সবাই অনেক পছন্দ করেছে ওকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ঈদের পরবর্তী সময়ে বাংলাদেশের ট্র্যাডিশনাল যেটা আমরা পায়েস বলি অথবা ফিন্নি বলি যে যেটাই বলি না কেন সুন্দর একটা রান্না তারা করেছে বিদেশের মাটিতে বাংলাদেশি স্বাদ যারা নিতে চান আমাদের সেগি কলেজে আসতে পারেন ওকে এছাড়াও আপনাদেরকে যেটা বললাম যে এরা কিন্তু diploma hotel management diploma restaurant management যেহেতু পড়ে এরা কিন্তু রান্না বাড়ায় খুব এক্সপার্ট ওকে সোফার তুমি কি কি রান্না করতে পারো মোটামুটি বাংলাদেশি ট্রেডিশনাল সব রকম খাবারই পারি মোটামুটি কাচ্ছি থেকে শুরু করে দেশি ভর্তা বা সুটকি থেকে শুরু করে যে কোনো কালাভুনা মেজবান সবই মোটামুটি পারি তো আপনারা যদি কেউ হচ্ছে পঞ্চাশ থেকে একশো জন মতন অর্ডার করতে চান আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিব ভাইয়াকে ভাইয়া অবশ্যই আপনাদের ওকে ধন্যবাদ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অন্য ক্যাম্পাসে বা এই ক্যাম্পাসে আছেন আপনারা যদি রেলি রেলি বাংলাদেশের খাবার উপভোগ করতে চান খুব কম খরচে ওরা যেহেতু ব্যবসা মূল উদ্দেশ্য না ওরা এখানে প্র্যাকটিক্যাল করে সেক্ষেত্রে খুব কম খরচে বাংলাদেশি খাবার পেতে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন ওদের নাম্বারটা আমি দিয়ে দিব ওকে প্লাস কী কী ধরনের সাধারণত এখানে তোমরা যদি এরকম কেউ অর্ডার করতে চায় বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি এগুলো করতে পারবা তো না আচ্ছা যাই হোক আমার মনে হয় যে প্রবাসী ভাইরা যারা আছে তারা কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি বা এরকম বোরহানি এই জাতীয় খাবারগুলোই পছন্দ করবে যারা প্রজেক্টে বড় বড় ফ্যাক্টরিতে বা কনস্ট্রাকশন এরিয়াতে কাজ করে তাদের জন্য প্লিজ তারা আমাকে এখানে নক করবেন তাদের মোবাইল নাম্বারটা আপাতত একটা নাম্বার দেওয়া হচ্ছে ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দিচ্ছি হচ্ছে zero one double one two eight four six one two zero two আর একবার বলো নাম্বারটা zero double one two eight four six one two zero two এটাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা সাথে সাথে অর্ডার নিয়ে নেব ওকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যেগুলো শুনলেন যদি আপনারা কোনো ই করতে চান অর্ডার করতে চান এখানে অর্ডার করতে পারবেন প্রি অর্ডারও নেওয়া যাবে আপনাদের ই অনুযায়ী আপনাদের ইচ্ছা অনুযায়ী তারা আপনাদের ওরকম করে তারা রান্না করে দিতে দিতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ। আল্লাহ বারিক How okay. good? Alhamdulillah, very, very tasty. সত্যি অনেক সুন্দর এবং মজাদার বাংলাদেশের আমরা দিস বাংলাদেশ traditional food Hari Raya all family make this one so বাংলাদেশে যদি আমরা যেতে পারি নাই সত্যিকারই খুব আসে মাছ মানুষের সাথে আসছি এরা খাইতে পারি নাই ঈদে আজকে ওদের সবাই খাইলাম ধন্যবাদ খুব ভালো লাগলো try try try it's our traditional food for hariraya bangladeshi bangladeshi okay thank you wow five huh? also আরও কিছু কাস্টমার দেখা যাচ্ছে এখানে আসলো take take please try okay আমাদের কস্তুরি তার ফিন্নিগুলো নিয়ে আমাদের সেগি কলেজের কিছু স্টাফের সাথে ইন্ট্রোডিউস করাবে এবং তাদেরকে দেবে Nice, this one is Hariraya. Harare Airport. This is one called Alojira with buying rice. So it, huh? is it tasty? Yeah. Thank you. ওকে আমাদের ইন্টারন্যাশনাল অফিসের ম্যাডামকে একটা দিচ্ছে okay see you and comments হ্যাঁ is it tasty or not okay okay প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এতক্ষণ যারা দেখলেন অবশ্যই বুঝতে পারছেন যে সেগি কলেজ সুবাংজায়া এখানকার স্টুডেন্ট যারা হোটেল ম্যানেজমেন্ট রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট পড়ালেখা করে তারা রান্না বাড়ায় এক্সপার্ট থাকে যেমনটি তারা আজকে রান্না করেছে যেমনটি কস্তুরি এবং আহমাদ বলল যে আপনারা যদি তাদের কাছে অর্ডারও করতে চান কাচ্চি বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি অথবা যেটাই হোক দুই দিন আগে তাদেরকে বললে কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী বিশ প্যাক পঞ্চাশ প্যাক এবং একশো প্যাক পর্যন্ত তারা দিতে পারবে কলালামপুর এবং সিলাঙ্গড়ের যে কোনো জায়গায় ডেলিভারিও দিতে পারবে অবশ্যই কমপক্ষে দুই তিন দিন আগে যদি তাদেরকে বলেন তাহলে ভালো হয় ইনশাআল্লাহ যদি এরকম কেউ থাকেন যে কলালামপুর এবং সিলাঙ্গুরের মধ্যে তাদের টেস্ট খেতে যাচ্ছেন তাদের রান্না করা খাবার বাংলাদেশি খাবার খেতে যাচ্ছেন তাহলে ওদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এখানে আহমদ আছে আহমদ যেই নাম্বারটা দিল সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা হচ্ছে zero double one two eight four six one two zero two এটা আমরা প্রি অর্ডার নিয়ে থাকি হোয়াটসঅ্যাপে ওকে এই এখানে অর্ডার করলেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মূলত এখানে ওই বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে অত রকম বিজনেস না এরা এখানে পড়ালেখা করে পাশাপাশি ওরা যেই রান্নাবাড়াগুলো শিখছে এবার সেগুলো চায় যে কন্টিনিউ তারা একটু প্র্যাকটিস করতে ধন্যবাদ সকলকেই যারা আজকের এই ভিডিও দেখলেন ঠিক কোথা থেকে দেখলেন আমাদেরকে জানাবেন যদি কোনো পরামর্শ থাকে তাও জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ তোমাদেরকে